পায়ে তোরা হাতের বেলা থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান কিছু বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গোবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম দাম দাম দাম